Assalamu alaikum. I hope all of you are very well. I'm also fine by the grace of Almighty Allah and welcome back to Shahidul's English Care. আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি 43তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট 2021 এর ইংরেজি পার্টের সমাধান নিয়ে আশা করি আপনারা 100% সমাধান এখান থেকে পেয়ে যাবেন তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে আমার অন্যান্য ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্নে চলে যাই আজকের আমি যে কোয়েশ্চেন পেপারটি সলভ করছি সেই পেপারের একশত ছেষট্টি নাম্বার থেকে ইংলিশ শুরু হয়েছে তো একশো ছেষট্টি নাম্বার প্রশ্ন who is not an Irish writer সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি লিটারেচার থেকে কোশ্চেন এসেছে যে চারটা অপশন আছে তার মধ্যে কোনটি আইরিশ রাইটার নয় তো অলরেডি আমি দাগিয়ে রেখেছি ডিএইচ লরেন্স তিনি হচ্ছে একজন ইংলিশ রাইটার সাতচল্লিশ নম্বরে চলে যাই a herd of cattle is passing the underline word is a what adverb adjective না কালেকটিভ নাউন অফকোর্স এটা হচ্ছে কালেকটিভ নাউন বিকজ আপনারা জানেন যে হার্ড অফ ক্যাটল মানে হচ্ছে একপাল গরু বোঝাচ্ছে পরের কোশ্চেনে চলে যাই what is the antonym of the word deformation actually deformation মানে কি ডিফরমেশন মানে হচ্ছে তোমার বিকৃতি তাই না কোনো কিছুর বিকৃতি তো যদি আমরা বিকৃতি বা বিচ্ছিন্ন আমরা বলতে পারি এখানে তো এখানে দেখেন ডিস্টারশন মানে বিকৃতি কনটারশন মানে বিকৃত ডিসফিগারমেন্ট মানে হচ্ছে বিকৃতি বা কোনো অঙ্গের বিকৃতি যেটা নষ্ট হয়ে যাওয়া সেটা বোঝায় তাহলে তিনটার যেহেতু সিনোনিম আর চেয়েছে কি অ্যান্টোনিম সেক্ষেত্রে আমরা হোলনেস দিতে পারি words inscribe on a tomb is an what এখানে আসলে একটা বাক্য দেওয়া আছে যে কবরের উপরে যে একটা কোনাই থাকে যেমন যে আপনারা কেউ মারা গেলে ওখানে দিয়ে থাকে একটা নেম প্লেট দেন যে ওখানে কিছু লেখা থাকে না ঠিক সেম ওখানে বলছে যে ইনস্ক্রাইব মানে খোদাই করা অন টম মানে কবরের উপর কোনো পাথরে খোদাই করা ওই জিনিসটাকে কি বলা হয় লিটারে লিটারের ভাষায় আসলে এটাকে বলা হয় এপিটাফ কি বলা হয় এপিটাফ যেমন ধরো অনেক কবি তার মৃত্যুর পর তার কবরের ওখানে কি লেখা থাকবে সেটা কিন্তু বলে দিয়ে যায় তো it is one kind of epitaph the phrase dog days dog days হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে গরমের দিন বা মানে গরম আবহাওয়া সেটা সেটার জন্য আমরা বলতে পারি যে hot weather which gender is the word orphan orphan হচ্ছে আসলে এতিম বোঝায় আর এতিম তো আমরা জানি এর মধ্যে নারীও থাকতে পারে পুরুষও থাকতে পারে তাই না শিশুও থাকতে পারে আবার বড়রাও থাকতে পারে সেই জন্য আমরা বলতে পারি যে কমন জেন্ডার যার মধ্যে নারী পুরুষ উভয়ই থাকে চলে যাবো বাহাত্তর নম্বর প্রশ্নে what is the noun form of the word laugh laugh মানে হচ্ছে হাসা এর একটা ভার্ভ আছে আর আমরা যদি লাফিং দেই তাহলে এটা কিন্তু পার্টিসিবল হতে পারে জেরানো হতে পারে তাই না তো সেজন্য এটাকে আমরা নিব না লাফ এইবল হচ্ছে অ্যাজেক্টিভ মানে যে হাসতে পারে লাফ এইবল মানে হাসার যোগ্য এইবল থাকলে তো অ্যাজেক্টিভ হয় লাফিংলি এটা হচ্ছে এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ভ হয় কোনো কারণে সেটা হতে পারে অ্যাজেক্টিভ তো এখানে অ্যাজেক্টিভ হবে না এটা সরি নাউন হবে না এখানে হচ্ছে নাউন হবে লাফটার লাফটার হচ্ছে নাউন তো কারেক্ট অ্যান্সার হচ্ছে গ চলে যাবে পরের কোশ্চেনে identify the word which is spelled incorrectly মানে চারটা অপশন দেওয়া আছে অপশানের মধ্যে কোন কোনটা হচ্ছে ইনকারেক্ট তো fluctuation correct remission correct decision correct occasion is not correct because occasion বানানটা হবে ডাবল সি এবং একটা এস এখানে কিন্তু সি একটা দেওয়া আছে এস ডাবল দেওয়া আছে যার কারণে এটা ইনকারেক্ট আমরা চলে যাব একশত চুয়াত্তর নম্বর question change the voice nobody trust a liar এটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে তার মানে আছে অ্যাক্টিভে আমাদের প্যাসিভ করে ফেলতে হবে আর প্যাসিভের নিয়ম কিন্তু আমরা জানি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই জন্য এখানে যে ট্রেটার আছে এটাকে অবজেক্ট বানাতে হবে আর ট্রেটার এবং টেন্স পার্সন এবং নাম্বার অনুসারে একটা বিভার্ভ দিতে হবে আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর যে কোনো একটা বসে তো আর traitor third person singular number সেক্ষেত্রে আমরা ইজ দেবো আর traitor is not trusted by anybody মানে এখানে বলছে যে নোবডি ট্রাস্টেড আ মানে কেউ একজন দেশদ্রোহীকে ট্রেটর এখানে ট্রেটর বলা হয়েছে দেশদ্রোহীকে ভালোবাসে না বা বিশ্বাস করে না এখানে বিশ্বাস করে না হবে তো এই ক্ষেত্রে দেখো যে a traitor is not trusted by anybody মানে কারো দ্বারাই সে বিশ্বাসিত হয় না বা কেউ তাকে বিশ্বাস করে না এটাই প্রকাশ করেছে তো আমরা এখানে সরাসরি ঘর নাম্বার প্রশ্নটা কারেক্ট ধরে নিতে পারি তো এটা হচ্ছে আমরা একশত পঁচাত্তর নম্বর প্রশ্ন চলে যাব who wrote the play the way of the world way of the world এটি লিখেছেন William Congreve better to reign in hell than serve in heaven এখানে এই কথাটার অর্থ হচ্ছে যে হচ্ছে হিভেন মিন্স এখানে জান্নাত বা বেহেস্ত বোঝাচ্ছে যে বেহেস্তের চাকর চাকরগিরি করার চাইতে আমি হেল জাহান্নামে গিয়ে মানে মানে এক কথা যে মাস্টারি করব জাহান্নামে গিয়ে জাহান্নামে গিয়ে আমি হচ্ছে বস হব এই কথা বলছে যে জাহান্নামের চাকর হওয়ার চেয়ে সরি জান্নাতের চাকর হওয়ার চেয়ে জাহান্নামে জাহান্নামের বস হওয়া বলো এই আসলে মূল থিমটা হচ্ছে এখানে আসতেছে এই কথাটা কে লিখেছেন এটা লিখেছেন হচ্ছে জন মিল্টন এটা হচ্ছে প্যারাডাইস লস থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে এটা হচ্ছে শয়তানের উক্তি আচ্ছা চলে যাবো একশো সাতাত্তর নম্বর প্রশ্নে who is not modern poet তাহলে দেখুন যে এখানে চারটা অপশন আছে তিনটাই মডার্ন পয়েন্ট একটি মডার্ন পয়েন্ট না জন কিটস এটা হচ্ছে রোমান্টিক পয়েন্ট পরের প্রশ্নটা বলা হয়েছে who is the author of the novel the god of small things এটা কে লিখেছেন এটা হচ্ছে অরুণ অরুন্ধতি রায় লিখেছেন পরের কোশ্চেন হচ্ছে Moby Dick a novel was written by তাহলে যেই মোবিডিক নামে একটা নভেল সে কে লিখেছেন এটা হচ্ছে হারম্যান মেলভিলে অর্থাৎ ক নম্বর অ্যান্সারটি সঠিক চলে যাবো একশো আশি নম্বর question if winter comes can spring be far behind এখানে বলছে যে যেহেতু শীত এসে গেছে তাহলে কি স্প্রিং খুব বেশি দূরে না আসলে শীত এসেছে স্প্রিং চলে আসবে আমরা জানি স্প্রিং হচ্ছে ঋতুরাজ সেটা হচ্ছে মানুষের সুখের আভা দেয় তো এখানে উইন্টার উইন্টার বলছে এখানে আমার কষ্টের কথা বলা হয়েছে আর এখানে স্প্রিং বলতে সুখের কথা বলেছে যে দুঃখের পরেই তো সুখ আছে এরকম কোনো একটা মিনিং এখানে দিয়েছে এটা হচ্ছে ode to the west wind কবিতা থেকে নেওয়া হয়েছে আর এই কবিতা লিখেছেন Percy Bysshe Shelley O Henry was firm মানে ও হেনরি একজন লেখক তিনি কোথা থেকে এসেছেন বা তার বাসা কোথায় সেটা হচ্ছে অবশ্যই আমেরিকা হবে চলে যাবে পরের কোশ্চেনে where is the setting of the play Hamlet আপনারা জানেন যে শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক হচ্ছে হ্যামলেট আর এই হ্যামলেট নাটকের সেটিং হচ্ছে Denmark what is the adjective form of the word people পিপলের অ্যাজেক্টিভ হচ্ছে পপুলার পিপল মানুষ আর পপুলার মানে হচ্ছে জনপ্রিয় he contemplated marrying his cousin here marrying is an কি হবে এই চারটার মধ্যে অনেকেই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে রাখবে আসলে এটা অরিজিনাল হচ্ছে জিরান হবে কেন হলো আর এখানে অবজেক্টের কাজ করেছে ম্যারিং এখানে যদি আমরা বলি কন্টেমপ্লেটেড মানে হচ্ছে চিন্তা করেছিল সে চিন্তা করেছিল কিসের বিয়ের কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি বিয়ের চিন্তা করেছিলেন কি দ্বারা তাহলে অবজেক্ট বের হলো বিয়ের কাকে তার কাজিনকে তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট আছে তার কাজিনকে বিয়ের চিন্তা সে করতেছিল তাহলে এটা একটা অবজেক্টের কাজ করেছে বিধায় একটা নাউন হবে আর আমরা জানি জিরান হচ্ছে ভার্ব প্লাস নাউনের কাজ করে একশো পঁচাশি নম্বর প্রশ্ন no second Troy is a কি মানে সেকেন্ড ট্রয়টা short story novel drama poem আসলে এটা একটা পোয়েম এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস আপনারা নেটে সার্চ দিলে পাবেন the word to genuflect genuflect means তাহলে জেনুফ্লিক্ট মিনস মানে হচ্ছে নত জানু করা বা হাঁটু গেড়ে বসা আর কি এটা সেক্ষেত্রে আমরা বলতে পারি টু বেন দ্য নি মানে এটা হাঁটু গেড়ে বসা তো এটাই হচ্ছে correct answer fill in the blank she went to New Market সে নিউ মার্কেটে গেল আসলে এখানে বোঝাচ্ছে যে নিউ মার্কেটে সে হেঁটে নিউ মার্কেটে গেল আর হেঁটে যাওয়া বলতে আমরা অন ফুট বোঝাই সেজন্য ক নাম্বার অ্যান্সারটা correct what kind of play is Julius Caesar Julius Caesar কোন ধরনের প্লে এটা হচ্ছে রোমান্টিক কমেডি অ্যান্টি রোমান্টিক আর হিস্টোরিক্যাল আসলে এটা মূলত ট্রাজেডি অ্যান্ড হিস্টোরিক্যাল যার কারণে ট্রাজেডি যেহেতু নাই সেক্ষেত্রে আমরা হিস্টোরিক্যাল দিব অনেকেই দেখবেন অনেকেই দিবে এটা একটা রোমান্টিক আসলে এটা রোমান্টিক না এর কাহিনী দেখলে বা কাহিনী পড়লে আপনারা বুঝতে পারবেন this is not romantic drama এটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যান্ড ট্রাজেডি একশো উননব্বই বর্ষ যদি আমরা চলে যাই তাহলে দেখবো যে fill in the gap birds fly dash the dash in the sky তাহলে এখানে র্যান্ডম অ্যাট লার্জ এখানে অ্যাট লার্জ অ্যাট লার্জ বলতে স্বাধীনভাবে বোঝায় এটা একটা অ্যাডভার্ব তো birds fly at large in the sky তা হচ্ছে বার্ড হচ্ছে আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারে বা উড়ে বেড়ায় নব্বই নম্বর কোশ্চেনে চলে যাই একশো নব্বই who is the author of Jane Eyre Jane আয়ারের লেখক হচ্ছে শার্লট ব্রন্টে এখানে অনেকেই বলবেন চার্লটটি ব্রন্ট আসলে এখানে হচ্ছে শার্লট শার্লট ব্রন্ট চলে যাব পরের কোশ্চেনে একশো একানব্বই which of the following novels is not written by English writer তার মানে চারজন এখানে চারটা নভেল রয়েছে কোন নভেলটা ইংলিশ রাইটার লেখেনি সেটাই আমাদের বের করতে হবে সো অলরেডি আমি দাগিয়ে রেখেছি এখানে অ্যান্সার করে রেখেছি one hundred years of solitude আসলে এটা একটা নভেল যেটা লিখেছেন Colombian writer Gabriel Garcia Marquez আপনি সার্চ দিলে পাবেন তার অনেক ভালো ভালো লেখা আছে সাহিত্যে তার লেখাগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে চলে যাবো একশত বিরানব্বই বিরানব্বই নাম্বার কোয়েশনে speech full of too many words মানে একটা বক্তব্যে যেখানে প্রচুর পরিমাণে ওয়ার্ড থাকে তাকে কি বলা হয় এখানে আবার্ভাস স্পিচ বলে আপনারা ফ্রেজ যদি পড়েন বা ইডিয়ম ফ্রেজ যদি দেখেন বা ফ্রেজাল ভার্ভ যদি দেখেন তাহলে এগুলো পাবেন অথবা এক কথায় প্রকাশের মধ্যে এটা পেতে পারেন হ্যাঁ অবশ্যই এক কথায় প্রকাশের মধ্যে এটা পাবেন তিরো নম্বর নম্বর কোশ্চেনে চলে যাই who is the poet of poem Ozymandias তার অজিমেন্ডিয়া একটা পয়েম এই পয়েমের লেখক কে অবশ্যই পার্সি বিশি শেলি যেটাকে পার্সি বিশি শেলি ইয়াস একশো চুরানব্বই নম্বরে চলে যাই the most famous romantic poet of English literature is of course William Wordsworth একশো পঁচানব্বই নম্বর প্রশ্নে বলা হয়েছে identify the correct synonym for the word magnanimous actually magnanimous মানে এখানে উদারতা বোঝানো হয়েছে উদার উদার আর এর চারটার মধ্যে অপশন আছে জেনারেস সুতরাং জেনারেস খ নাম্বারটা correct answer choose the right form the verb এখানে হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব বের করতে হবে যে it is high time we act on the matter এখানে অ্যাক্ট আসলে ভুল দেওয়া আছে আমরা জানি it is time it is high time এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই মূল ভার্ব থাকলে সেই ভার্বকে দুই নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট করে দিতে হবে আর যদি বি ভার্ব থাকে তাহলে ওয়ার করে দিতে হবে আর এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এই ভার্বের পূর্বে খুড খুঁট দিয়ে বারবার কারেক্ট করতে পারি সেই সেন্সে এখানে খ এবং ঘ দুইটাই কারেক্ট হয় তো সেক্ষেত্রে আমরা এক দেবো যেহেতু মূল ভার্ব অ্যাক্টেড করে দিলাম ওকে চলে যাব আমরা পরের কোশ্চেন একশত সপ্তানব্বই dash was both a poet and a painter এর মধ্যে একজন আছে যে ব্যক্তি পয়েট এবং পেইন্টার দুইটাই তো অবশ্যই সেটা হচ্ছে উইলিয়াম ব্লেক সে তার মধ্যে দুটি প্রতিভাই রয়েছে সে একজন পয়েট এবং painter identify the correct sentence এখানে একটা সেন্টেন্সকে কারেক্ট করতে হবে যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ভের মধ্যে পড়লেও পাবো আমরা ব্রাস্ট ইনটু আর ব্রাস্ট আউট তাই না ব্রাস্ট আউট মানে হচ্ছে আর কি হেসে মানে উচ্চস্বরে হাসা বা হাসতে হাসতে পাগল হয়ে যায় এরকম একটা কিছু আর ব্রাস্ট ইন্টু টিয়ার্স টিয়ার্স থাকলে অবশ্যই ব্রাস্ট ইন্টু টিয়ার্স মানে কান্নাই ভেঙে পড়া সেই ক্ষেত্রে অবশ্যই খ নাম্বার প্রশ্নটা কারেক্ট হবে ব্রাস্ট ইন্টু টিয়ার্স চলে যাবো পরের কোশ্চেন একশো নিরানব্বই the phrase sine die sine die means কি সাইন ড্রাই মানে হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য মানে বন্ধ বা স্টপ স্থগিত এরকম হতে পারে স্থগিত এখানে চারটার মধ্যে দেখেন যে এই আনসার্টেইন এটাই সেরকম একটা অর্থ দেয় মানে অনিশ্চিত আর কি তো আমরা এটাকেই কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নেব do you have any money dash you এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা যদি পড়ি তাহলে দেখতে পাবো এখানে আসলে মানির সাথে উইথ যায় যে তোমার কাছে কিছু টাকা আছে do you have any money with you যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা ইন দিব কারণ এখানে ইন বলতে আমরা কি বোঝাই যে তোমার পকেটে কোনো টাকা আছে বা তোমার কাছে কোনো টাকা আছে তোমার ব্রিফ ব্রিফ কেসে কোনো টাকা আছে তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই ইনটা দিতে পারি আর যদি উইথ থাকতো আমরা উইথ দিয়ে দিতাম তো গ নাম্বার কোশ্চেন অ্যান্সার মানে আউকে নিয়েছে দুশো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গ তো আশা করি আপনারা প্রশ্ন পেয়েছেন এবং অল্প সময়ের মধ্যে আমি বাংলা পার্টের সমাধান দিয়ে দিব তারপর সাধারণ জ্ঞানের পার্টের সমাধান দিব আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন ওই পার্টগুলো পড়ার জন্য আর সকল পার্ট আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ